আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অনেকে জানতে চেয়েছেন যে আপনারা কোন মাদারবোর্ডে কোন র্যামটি সাপোর্ট করবে এবং কোনটি লাগাবেন সেটা নিয়ে অনেকে কনফিউজ থাকেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা কোন মাদারবোর্ডে কী রকম র্যাম এবং প্রসেসর সাপোর্ট করবেন প্রসেসরের ভিডিওটি আমি আগে দিয়ে দিয়েছি এটার লিঙ্কটি আপনার ডিসক্রিপশনে দিয়ে দিব আর আপনার এখন দেখাবো কোন মাদারবোর্ডে কোন র্যামটি সাপোর্ট করে চলুন প্রথমত আমরা শুরু করতেছি নাইন ফোর ফাইভ থেকে থার্টি ওয়ান পর্যন্ত আমাদের old model nine four five মাদারবোর্ডগুলো এখন সচরাচর দেখা যায় না এখন নাইন ফোর ফাইভ থেকে থার্টি ওয়ান পর্যন্ত মাদারবোর্ড যেগুলো আছে এগুলোর মধ্যে কী র্যাম সাপোর্ট করে এগুলো দেখি প্রথম হচ্ছে নাইন ফোর ফাইভ আপনারা দেখতে পাচ্ছেন নাইন ফোর ফাইভ থেকে থার্টি ওয়ান পর্যন্ত যে মাদারবোর্ডগুলো রয়েছে এগুলোর মধ্যে আপনার DDR two DDR two RAM আপনার নাইন ফোর ফাইভ থেকে থার্টি ওয়ান পর্যন্ত ডিডিআর টু র্যাম এবং আষ্টশো আষ্টশো mega hertz DDR two RAM এবং আষ্টশো মেগা হার্সের র্যামগুলো এগুলো সাপোর্ট করবে যেগুলো হচ্ছে নাইন ফোর ফাইভ থেকে থার্টি ওয়ান পর্যন্ত যে র্যামগুলো রয়েছে এগুলো আপনার থার্টি ওয়ান পর্যন্ত যে মাদারবোর্ডগুলো রয়েছে এগুলোর মধ্যে ডিডিআর টু র্যাম এবং আষ্টশো মেগা হার্স হতে হবে এখন আমি আপনাদেরকে দেখাবো forty one motherboard forty one মাদারবোর্ডে আপনার সাপোর্ট করবে ডিডিআর ডিডিআর থ্রি বন্ধুরা ফোরটি ওয়ান সাপোর্ট করবে আপনার ডিডিআর থ্রি ডিডিআর থ্রি আপনার অনেক মাদারবোর্ড রয়েছে আপনার ফোরটি ওয়ান কম্বো সেটার মধ্যে ডিডিআর টু এবং ডিডিআর থ্রি দুটোই সাপোর্ট করে এখন ডিডিআর থ্রি যেটা সাপোর্ট করে সেটা হতে হবে আপনার তেরোশো তেত্রিশ মেগাহার্স হতে হবে তেরোশো তেত্রিশ মেগাহার্স হতে হবে তাহলে আপনার ফোরটি ওয়ানে সাপোর্ট করবে এখন দেখাবো আপনার ফার্স্ট জেনারেশন মানে first generation fifty five motherboard fifty five মাদারবোর্ডে কী প্রসেসর সাপোর্ট করে বন্ধুরা সরি ফিফটি ফাইভ মাদারবোর্ডে কী র্যাম সাপোর্ট করে ফিফটি ফাইভ মাদারবোর্ডে আপনার ডিডিআর থ্রি ডিডিআর থ্রি তেরোশো মেগাহার্স ফিফটি ফাইভ মাদারবোর্ডে আপনার ডিডিআর থ্রি তেরোশো তেত্রিশ মেগাহার্সের র্যামই সাপোর্ট করে এখন দেখাব আপনার সেকেন্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন হচ্ছে আপনার সিক্সটি ওয়ান এবং থার্ড জেনারেশন সি সেটাও আপনার সিক্সটি ওয়ান সেকেন্ড এবং থার্ড দুটো হচ্ছে সিক্সটি ওয়ান মাদারবোর্ড এখন অনেকে সিক্সটি ওয়ান মাদারবোর্ডে আপনার র্যাম সাপোর্ট করে কোনগুলো এগিয়ে জানতে পারছেন সিক্সটি ওয়ান মাদারবোর্ডে আপনার ডিডিআর থ্রি সিক্সটি ওয়ান মাদারবোর্ডে ডিডিআর থ্রি তেরোশো তেত্রিশ মেগাহার্স থেকে শুরু করে ষোলোশো মেগাহার্স পর্যন্ত র্যাম সাপোর্ট করে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে আপনার সিক্সটি ওয়ান সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন মাদারবোর্ড এগুলোর মধ্যে ডিডিআর থ্রি তেরোশো তেত্রিশ মেগা হার্স থেকে ষোলোশো মেগা হার্স পর্যন্ত র্যাম সাপোর্ট করে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখন আপনাদেরকে দেখাবো ফোর জেনারেশন মানে এইটটি ওয়ান এইটটি ওয়ানের মধ্যে আপনার ডিডিআর থ্রি তেরোশো তেত্রিশ মেগাহার্স থেকে ষোলোশো মেগাহার্স পর্যন্ত সাপোর্ট করে এখানে আপনার এইট টু ওয়ান এখানে আপনার eight two one eighty seven eighty five সব একই মডেল বুঝতে পারছেন এখানে আপনার তেরোশো থেকে ষোলো তেরোশো তেত্রিশ মেগাহার্স থেকে ষোলোশো মেগাহার্স পর্যন্ত সাপোর্ট করবে এখন আপনাদের দেখাবো এটা আপনার ফোর এবং ফাইভ জেনারেশন আর আপনার এখন দেখাবো সিক্স জেনারেশন এটা ফোর এবং ফাইভ জেনারেশন হচ্ছে এইটটি ওয়ান এখন দেখাবো সিক্স জেনারেশন সিক্স জেনারেশন হচ্ছে একশো দশ থেকে দশ থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত মাদারবোর্ডগুলোতে আপনার ডিডিআর ফোর সাপোর্ট করবে ডিডিআর ফোরের আপনার চব্বিশশো থেকে চব্বিশশো থেকে বত্রিশশো মেগা হার্স পর্যন্ত সাপোর্ট করবে বন্ধুরা আপনার দেখতেই পাচ্ছেন সিক্সটি ওয়ান যদি সিক্স জেনারেশন যদি হয় একশো দশ থেকে দুশো পঞ্চাশশো মাদারবোর্ডগুলোতে আপনার ডিডিআর ফোর চব্বিশশো থেকে বত্রিশশো মেগা হার্স পর্যন্ত আপনার সাপোর্ট করবে সিক্স জেনারেশনে এবং সেভেন জেনারেশন এইট জেনারেশন এবং নাইনথ জেনারেশন সবগুলোতে আপনার ডিডিআর ফোর চব্বিশশো থেকে বত্রিশশো মেগাহার্স পর্যন্ত সাপোর্ট করে এগুলো আপনার একই বুঝতে পারছেন আপনার সবাই আশা করি সকলে বুঝতে পারছেন যে এগুলোর মধ্যে আপনার ডিডিআর ফোর চব্বিশশো থেকে বত্রিশশো মেগাহার্সের মধ্যে যে র্যামগুলো রয়েছে এগুলো সাপোর্ট করে আপনারা অবশ্যই বুঝতে পারছেন সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত সব বত্রিশশো থেকে চৌত্রিশশো ইয়া চব্বিশশো থেকে বত্রিশশো হার্স পর্যন্ত সাপোর্ট করে বন্ধুরা আজকে ভিডিওতে যদি আপনারা কোনো রকম হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আগামী ভিডিওতে আপনাদেরকে মাদারবোর্ড র্যাম পলসর তিনটা একসাথে একটি ভিডিও করে দেব তারপর আপনাদেরকে কিছু আপনার প্রত্যেকটি মাদারবোর্ডের বায়োস ফাংশন এবং ল্যাপটপের বায়োস ফাংশনে কীভাবে ঢুকবেন এবং সিটিং এগুলো আপনাদেরকে হাত হাতে কলমে বুঝিয়ে দেবো এবং যাদের ল্যাপটপ ডেস্কটপ অ্যাক্সেসরিজ দরকার তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন আমরা অনলাইনে সেল করে থাকি বাংলাদেশে যে কোনো জায়গায় আর আমার লোকেশন হচ্ছে কিশোরগঞ্জ যারা কিশোরগঞ্জের মধ্যে রয়েছেন তারা অবশ্যই আমার সাথে সরাসরি দেখা করতে পারবেন সো আজকের ভিডিওতে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে